ওরে রাতা ছিলে তোমার কথা বেশি মনে পড়ে ওরে আমার যত বেশি মনে পড়ে তথ একই ঝরে রাতাশিলে তোমার কত বেশি মনে পড়ে রাতা ছিলে তোমার কথা বেশি মনে পড়ে দাসী ছিলাম গো দুইজন এখন তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন ওরে ছিলে তোমার কথা আমার রাতা ছিলে বন্ধু যখন আমি থাকিব পুরনো সেই দিনের স্মৃতি দেব ব্যথা আমার নয়ন জলে পাশের বুকটা